আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানি পূর্ণিমা বিয়ে করেছেন পাত্র আশফাকুর রহমান রবিন তিনি পেশায় বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা পাশাপাশি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন গত সাতাশ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন একসঙ্গে তবে বিয়ে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের কারণ পূর্ণিমার স্বামী বয়সে ছোট এ বিষয়ে কিছুদিন আগে গণমাধ্যমকে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন পূর্ণিমা এদিকে নতুন খবর হলো হানিমুনে গেছেন পূর্ণিমা ও রবিন বিয়ের পরই ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল তাহলে কবে যাচ্ছেন হানিমুনে পূর্ণিমা কিংবা কোথায় হানিমুন হতে পারে অবশেষে সূত্র থেকে জানা গেল যে তারা ইতিমধ্যে হানিমুনে চলে গেছেন দেশে ফিরে আসবেন খুব শিগগিরই একাধিক সূত্র থেকে আরো জানা যায় হানিমুনে পড়াশোনার বিষয়টি একান্ত নিজেদের করে রাখতেই গোপনে গিয়েছেন তারা এই সফরে কোনো ছবি বা ভিডিও এমনকি কোনো তথ্য তারা সামাজিক গণমাধ্যমে শেয়ার করেননি তবে পূর্ণিমার পারিবারিক সূত্র থেকে জানা গেছে থাইল্যান্ডে হানিমুন করতে গেছেন পূর্ণিমা দম্পতি গত আঠাশ জুলাই ঢাকা থেকে উড়াল দেন তারা সেখানে দর্শনীয় স্থান ঘুরেই দেশে ফিরবেন তারা প্রসঙ্গত এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এর আগে দু সালের চার নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা দু সালে কন্যা